আসসালামু আলাইকুম আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপক বড়ুয়া দীপু মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের প্রস্তুতি নিয়েছে কক্সবাজারের জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনগুলো জেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ সূর্যদের সাথে সাথে সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কবিতা পাঠের আসর সন্ধ্যায় পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে দিবসের তাৎপর্য বিষয়ে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান দুইশত পঞ্চাশ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান সুবিধাজনক সময়ে পৃথক ভেনুতে চিত্রাঙ্কন কবিতা আবৃত্তি রচনা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা এদিকে জেলা আওয়ামী লীগের দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে একুশে ফেব্রুয়ারি রাত বারোটা এক মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং বিকালে শহীদ দৌলত ময়দানে আলোচনা সভা জেলার আওতাধীন সকল উপজেলা ও সাংগঠনিক উপজেলাকে অনুরূপ কর্মসূচি গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মোহাম্মদ চৌধুরী বলেছেন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর দৃশ্যমান হয়ে গেছে দু সালে বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হবে গতকাল মাতারবাড়ি বন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে তিনি একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দু সাল নাগাদ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বর্তমানের সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন মাতারবাড়ি বন্দর হবে বাণিজ্যিক হাব এ সময় স্থানীয় সংসদ সদস্য Ashekullah Rafiq chairman S M Abu Haidar উপস্থিত ছিলেন রামু উপজেলার জোয়ারিয়ানালা চা বাগান রমণী পাহাড় মন্দিরে তিন দিনব্যাপী শিব দর্শন ও ধর্মীয় মেলা শুরু হয়েছে দ্বিতীয় দিনে গতকাল প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আলহাজ সাইমম সরোয়ার কমল এমপি রমণী পাহাড় কৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির আয়োজনে শিব দর্শন ও ধর্মীয় মহতি মেলা শেষ হবে আজ সোমবার বিকেলে উক্ত মেলায় হিন্দু সম্প্রদায়ের শত শত পূজারী অংশ নেয় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক ছয় দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বিকালে চকরিয়া উপজেলা রিসোর্স সেন্টার মিলনায়তনে সম্পন্ন হয়েছে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা রিসোর্স কর্মকর্তা ফেরদৌসি বেগম প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর আয়োজিত প্রশিক্ষণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিরিশ জন শিক্ষক শিক্ষিকা অংশ নেন প্রশিক্ষণে ইংরেজি বিষয়ে দক্ষতা অর্জন কৌশল শেখানো হয় টেকনাফ থেকে আঠাশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোস্টগার্ড গতকাল বিকেলে সাবরাং জালিয়াপাড়া প্যারাবনে অভিযান চালিয়ে